Hello friends, welcome back to my channel. This is Ibrahim. Today I present you a new lesson that is very important for you. It is actually a preposition. Actually preposition এর তিনটা তিন ধরনের preposition আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই এটা ব্যবহার নিয়ে প্রথমটা হচ্ছে disguise preposition. Disguise preposition মানে হচ্ছে যে prepositionগুলো ছদ্মবেশ ধারণ করে আসুন জেনে নিই যে কোন ধরনের prepositionগুলো ছদ্মবেশ ধারণ করে যেমন at in on of for এই শব্দগুলা এই প্রিপোজিশনগুলা অনেক সময় এ এবং ওর ছদ্মবেশ ধারণ করে আসুন জেনে নেওয়া যাক এক্সাম্পলের মাধ্যমে যেমন it is ten o'clock actually ও দ্বারা এখানে কি বোঝাচ্ছে ওটা কি ওটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন অ্যাকচুয়ালি ও মানে হচ্ছে it is ten of clock but আমরা এখানে ও ব্যবহার করেছি দেন রাইস সেলস টেন টাকা এ কিলো গ্রাম অ্যাকচুয়ালি এ মানে ফার কেজি চাল প্রতি কেজি বিক্রি করা হয় টেন টাকায় তার মানে এখানে আমরা ফারের পরিবর্তে আমরা এই শব্দটা ব্যবহার করেছি he is in a hunting actually hunting a hunting actually a মানে হচ্ছে অন হান্টিং তো আমরা এমনি এমনিভাবে বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করে থাকি অ্যাজ ডিসগাইজ হিসাবে ওকে তারপর he comes here thrice in a week in a week actually a week মানে হচ্ছে ইন এ মানে ইন ইন আ উইক তো আমরা এখানে ইনের uh, পরিবর্তে আমরা একে ব্যবহার করেছি সো এখানে ইন শব্দটা এর ছদ্মবেশ ধারণ করেছে এই জন্যই আমরা এই প্রিপোজিশনগুলোকে বলে থাকি ডিসগাইজ প্রিপোজিশন আসলে এখন আমরা জেনে নিই আরও কিছু প্রিপোজিশন আছে as a detach preposition actually detach preposition কি আমরা ডিট্যাচ মানে হচ্ছে সেপারেট আলাদা আমরা জানি যে প্রিপোজিশনের কাজ হচ্ছে ব্যক্তির মাঝে ব্যক্তির সম্পর্ক তৈরি করা বাক্যের মধ্যে অন্য বাক্যের সম্পর্ক তৈরি করা সেটা হতে পারে নাউনের সাথে নাউনের সম্পর্ক হতে পারে প্রণাউনের সাথে প্রণাউনের সম্পর্ক অ্যাকচুয়ালি এই প্রিপোজিশনগুলা আমরা বাক্যে অব্যয়ের মতো কাজ করে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কাজ করে অন্যয়ের মতো কাজ করে যাই হোক এই ডিটেলস প্রিপোজিশন কি যেমন ডিটেলস প্রিপোজিশনেরগুলোর মধ্যে রয়েছে যেমন what is Jashore famous for এখানে কিন্তু সাবজেক্টের সাথে কিন্তু ফর শব্দটা ব্যবহার করা হয় নাই এখানে what is Jashore famous for Jashore কেন বিখ্যাত এখানে কিন্তু বাক্যটা একদম প্রিপোজিশনটা বাক্যের শেষে বসেছে এবং আলাদাভাবে বসেছে সো এখানে ফরকে আমরা ডিটেচ অর্থাৎ আলাদা ডিটেচ প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি বলে থাকি whom are you talking to এখানে actually whom are you talking to এখানে কার সাথে আমি কথা তুমি কার সাথে কথা বলেছো এখানে টু শব্দটা প্রিপোজিশন এবং সেটা বাক্যের শেষে ব্যবহৃত হয়েছে এটা আলাদা ব্যবহৃত হয়েছে সো এটা আমরা ডিটেলস প্রিপোজিশন হিসাবে ধরে নিই what was she talking about what was she talking about সে কী সম্পর্কে বলছে তা এখন দেখেন অ্যাবাউট শব্দটা হচ্ছে প্রিপোজিশন বাট এই শব্দটা কোনো সাবজেক্টের সাথে বসে নাই কোনো কর্তার সাথে বসে নাই বাট এটা ডিটেলস হিসেবে বাক্যের শেষে বসেছে সো এটা ডিটেস্ট প্রিপোজিশন দেন এমনিভাবে আমরা আরও পাচ্ছি যে where has he come from এখানে ফ্রম শব্দটা প্রিপোজিশন এটা বাক্যের শেষে বসেছে এবং কোনো সাবজেক্টের সাথে বসে নাই সো এই ধরনের যে প্রিপোজিশনগুলো আলাদা বসে বাক্যের শেষে বসে uh, সেগুলো হচ্ছে ডিটেস্ট প্রিপোজিশন ফাইনালি আমি আজকে বলবো সেটা হচ্ছে কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা স্পেশাল প্রিপোজিশন হিসেবে চিনি নি যেমন আমরা জানি যে uh, দেন এবং বাট দেন শব্দটা আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি বা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি বাটটাও আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করি এই দুইটা শব্দই আবার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় যেমন I am older than her এখানে কিন্তু দেন শব্দটা preposition not linking word then finally রয়েছে none but the victim are sufferer none but the but choose are blessed এখানে নন বার ননের সাথে যে বারটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন সো এই প্রিপোজিশনগুলো হচ্ছে স্পেশাল প্রিপোজিশন আশা করি কন্টেন্টটা আপনাদের ভালো লাগবে পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি thank you very much for watching my channel